ফাজাইলে তাবলিগের প্রথম পরিচ্ছদের আয়াত নম্বর চার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور बेटा नमाज पढ़ा कर और अच्छे कामों की नसीहत किया कर और बुरे कामों से मना किया कर और तुझ पर जो मुसीबत वाक़ हो उस पर सब्र किया कर कि ये हिम्मत के कामों में से है बयानुल कुरान অর্থাৎ হে বৎস নামাজ পড়িতে থাকো সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো এবং তোমার উপর যে বিপদ আসে উহাতে ধৈর্য ধারণ করো নিঃসন্দেহে ইহা হিম্মতের কাজ সুরা লুকমান আয়াত সতেরো এই আয়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হইয়াছে প্রকৃতপক্ষে এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ এবং যাবতীয় কামিয়াবির চাবিকাঠি কিন্তু আমরা এই বিষয়গুলিকেই বিশেষভাবে পিছনে ফেলিয়া রাখিয়াছি সৎ কাজের আদেশ সম্পর্কে তো বলাই বাহুল্য উহা তো প্রায় সকলেই সারিয়া দিয়াছি নামাজ যাহা সকল এবারতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং ইমানের পর যার স্থান সর্বাগ্রে উহার প্রতি প্রতিও কি পরিমাণ অবহেলা প্রদর্শন করা হয় যাহারা নামাজ পড়ে না তাহাদের কথা বাদ দিলেও স্বয়ং নামাজি লোকেরাও উহার প্রতি পুরাপুরি গুরুত্ব দেয় না বিশেষ করিয়া জামাতের প্রতি নামাজ কায়েম করা দ্বারা জামাতের সহিত নামাজ আদায় করার প্রতি ইঙ্গিত করা হইয়াছে উহা কেবল গরিবদের জন্য রহিয়া গিয়াছে ধনী ও সম্মানী লোকদের জন্য মসজিদে যাওয়া যেন একটি লজ্জার ব্যাপার হইয়া দাঁড়াইয়াছে সকল অভিযোগ একমাত্র আল্লাহর দরবারে